সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা বাড়িতে চলে এসেছি তো একটি টিভি ওয়ালটন তো এই টিভিটি আসলে তারা এরকম কোনো লোক পায় না যার কারণে সার্ভিসিং সেন্টার নিয়ে যেতে পারে না তো আমাকে ফোন করছে তো আমরা একটি হোম সার্ভিসিং সার্ভিসিং সেন্টার চালু করেছি সেই ক্ষেত্রে আমাদের ফোন করেছে আমরা চলে এসেছি সেই আপুর বাড়িতে এখন আমরা এই টিভিটি ঠিক করব টিভিটি প্রবলেম হচ্ছে একেবারেই ডেট তো দেখতে পাচ্ছেন টিভিটি একেবারেই ফুল ডে তো টিভিটির প্রেক্ষাপটে আমি দেখাচ্ছি এই টিভিটির মডেল হচ্ছে W T twenty one zero six W T twenty one zero six তো এই টিভিটি এখন ফুল ডেট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এটাকে আমি খুলে নেব প্রেক্ষাপাটি তারপর আবার আপনাদেরকে আমি দেখাবো আজকে কী সমস্যার কারণে এই টিভিটি চলছে না তো ভিউয়ার্স আমি টিভিটি দেখতে পারতেছেন খুলে নিয়েছি তো এই টিভিটি মোটা গানের এবং একাইসি দ্বারা গঠিত দেখতে পাচ্ছেন বহু পুরানো হয়ে গেছে অবশ্য কিন্তু আমি এটাকে এখন রিপেয়ারিং করব টিভিটি এখন ফুল ডেট তো আমি একে একে বিভিন্ন যে কানেক্টিভগুলি রয়েছে সেই কানেক্টিভটি ফুল খুলে নিতেছি আগে তারপর দেখি এটার আসলে মূল প্রবলেমটা কী তো অপর প্রান্তে আমি দেখতে পাচ্তেছি মোটামুটি ফ্রেশই আছে কিন্তু ফ্রেশ থাকলেও কিছু একটু হয়েছিল মনে হয় মাঝখান দিয়ে নষ্ট রিপেয়ারিং করেছে তো যাই হোক আমরা এখন দেখব আসলে এটা কী কারণে একেবারে ফুল ডেট হয়ে গেছে তো আমি আগে বিশ্রিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি মাপতে মাপতে খুঁজে পেলাম এই যে মসফেটটি রয়েছে মানে এসটিআর ইনপুট এই এসটিআরটি শর্ট হয়েছে এবং এখানে আরও একটি ডায়োড শট হয়েছে এবং একটি পিএফ শট হয়েছে তো আমি তিনটি খুলে নিতেছি একে একে তো দেখতে পারতেছেন আমি ডায়োড লাগিয়ে নিলাম পিএফ লাগিয়ে নিলাম এখন এসটিআরও লাগিয়ে নেব তারপর দেখবো এটার আসলে কি প্রবলেম তো একটু স্কিপ করে নিই পিএফটি লাগিয়ে দিলাম এবং এই রেকটিফায়ার দুটি লাগিয়ে দিলাম তো বন্ধুরা শেষ পর্যন্ত ওই পার্টসগুলি লাগানোর পরই আমাদের টিভিটি ওকে হয়ে গেল তো আমি ফিটিং করে নিয়েছি আসলে কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম ভিডিওর কথা তো আমরা এখন এটাকে প্লাগিং করব প্লাগিং করবো এসি তারপর দেখি এটার কি অবস্থা তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে পারলেন আমরা টিভিটি ওকে করতে সক্ষম হয়েছি তো এই ধরনের ওয়ালটনের কাজ করাটা আসলে অনেকটা কষ্টদায়ক তো অনেক সময় অনেক পার্টসও পুড়ে যায় অযথা তো কাজ করার সময় সবাই সাবধানে কাজ করবেন হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম